আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে বিদায়ের বেলায় কান্নায় ভেঙে পড়লেন এসপি মোহাম্মদ হারুনুর রশিদ এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন নারায়ণগঞ্জ জেলার police super SP Mohammad Harunur Rashid বৃহস্পতিবার সাত নভেম্বর দুপুরে জেলা পুলিশ লাইন্সে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বহুল আলোচিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার এসপি হারুনুর রশিদকে বদলি করে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার টি আর করা হয়েছে বৃহস্পতিবার তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছি বলে দাবি করেছেন এসপি হারুন তিনি বলেন সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছি তদন্তে এটি বের হবে পার্টিস গ্রুপের চেয়ারম্যান এম এ হাসিমের ছেলে শওকত আজিজের কাছে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে এসপি হারুন বলেন আমার কোনো সহকর্মীর দিকে কেউ পিস্তল তাক করবে সেটা তো হতে পারে না তাই ওই ব্যক্তি কত বড় সম্পদশালী বা শক্তিশালী সেটা আমি দেখিনি কিন্তু বলা হয়েছে চাঁদা দাবি করেছি মূল বিষয় হলো মামলা হয়েছে পুলিশ রেড দিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য শওকত আজিজের ছেলেকে আনা হয়েছিল মা স্বেচ্ছায় এসেছেন এগুলো আপনারা জানেন তবুও বিদায়বেলায় আমি বললাম এসপি হারুন বলেন এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কথায় নয় মন থেকে যেটা চেয়েছি সেটাই করেছি নারায়ণগঞ্জে পুলিশের ইমেজ বৃদ্ধি পেয়েছে আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ তিনি বলেন আমি নারায়ণগঞ্জে থাকা অবস্থায় মাদক সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে কাজ করেছি নারায়ণগঞ্জে দুই হাজার পুলিশ কাজ করেছেন কিছু ভুল থাকতেই পারে আমাদের এরপরও যারা ভুল করেছেন তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিয়েছি আমি সন্ত্রাসী ও চাঁদাবাজের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ তদবির করেননি এটা আমাদের ভালো লেগেছে বক্তব্যর এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এসপি হারুন সেই সঙ্গে মঞ্চে কান্নায় ভেঙে পড়েন তিনি তার কান্না দেখে আবেগ আপ্লুত হন পুলিশের অন্য কর্মকর্তারা জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জেলা পরিষদের chairman Anwar Hossain RAB ১১ CO colonel Kazi Shamsher Uddin অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম আবদুল্লাহ আল মামুন নূরে আলম ও সুভাষ সাহা প্রমুখ পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসিমের ছেলে শওকত আজিজের স্ত্রী ও পুত্রকে রাজধানীর গুলশান থেকে নারায়ণগঞ্জে তুলে নিয়ে যাওয়ার দুদিনের মাথায় পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয় এক নভেম্বর শনিবার এক সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ বলেন শওকত আজিজের গাড়ি থেকে আঠাইশটি গুলি এক হাজার দুইশোটি ইয়াবা ট্যাবলেট চব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটচল্লিশ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে শওকত আজিজ ও তার গাড়ি চালকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে গাড়িতে তার স্ত্রী ও পুত্র ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে পরের দিন রোববার বিকেলে শওকত আজিজ বলেন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে আমার ওপর ক্ষিপ্ত ছিলেন এসপি হারুন সে কারণে নারায়ণগঞ্জ থেকে এসে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী ফারা রাসেল ও ছেলে আনাব আজিজকে গুলশানের বাসা থেকে উঠিয়ে নিয়ে যান হারুন বৃহস্পতিবার রাতে ঢাকা ক্লাব থেকে আমার গাড়িটি হারুনুর রশিদের লোকজন নিয়ে গিয়ে নাটক সাজান এরই মধ্যে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা police super SP Mohammad Harunur রশিদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ